অধিকৃত কাশ্মীর থেকে ভারতীয় বাহিনীর প্রত্যাহার চেয়ে সর্বশেষ সেনা ও বুলেটটি থাকা পর্যন্ত বিরোধপূর্ণ অঞ্চলটির জন্য লড়াই করার প্রত্যয় ব্যক্ত করেছে পাকিস্তান এক্সপ্রেস টিউবেনের খবরে এমন তথ্য জানা গেছে কাশ্মীর বিষয়ক বিশেষ কমিটির সঙ্গে বৈঠকের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মোহাম্মদ কুরাইশি বলেন সর্বোচ্চ পেশাদার সেনাবাহিনী সঙ্গে নিয়ে ভারতীয় খারাপ পরিকল্পনা মোকাবেলা করতে পাকিস্তানের সেনাবাহিনী পুরোপুরি প্রস্তুত রয়েছে সঙ্গে থাকা দেশটির আন্তঃবাহিনীর জনসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আসিফ গফুর বলেন ভারত অধিকৃত কাশ্মীরের জন্য পাকিস্তানের সেনাবাহিনী শেষ সৈনিক ও শেষ বুলেটটি পর্যন্ত লড়াই করে যাবে তিনি বলেন ভারতের উচিত আজাদ জম্মু ও কাশ্মীরের কথা ভুলে যাওয়া এবং অধিকৃত কাশ্মীরের অবৈধ দখলদারিত্বের অবসান ঘটানো ভারতীয় যে কোনো হামলা থেকে দেশকে সুরক্ষা দিতে পাকিস্তানি সেনাবাহিনী প্রস্তুত এদিকে ভারত পরমাণু যুদ্ধ বাঁধিয়ে বসতে পারে বলে বিশ্বকে সতর্ক করেছেন পাকিস্তানের সে প্রধানমন্ত্রী ইমরান খান বিষয়টিকে আমলে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি ভারতের পরমাণু অস্ত্র ভাণ্ডার অন্য দেশগুলোর জন্য আদৌ নিরাপদ কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইমরান খান বিষয়টিকে নজরে রাখার জন্য বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানান ভারত এখনও যুদ্ধ পরিস্থিতিতে শত্রুপক্ষের বিরুদ্ধে প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও আগামী দিনে এই নীতি বদলাতে পারে এমন ইঙ্গিত দেওয়ার পর পাক প্রধানমন্ত্রী দেশটির অস্ত্রভাণ্ডার নিয়ে বিশ্বকে সতর্ক হতে বললেন এদিকে জম্মু কাশ্মীরের অচল অবস্থা নিরসনে বেশ কিছু জায়গায় টেলিফোন ও ইন্টারনেটের পরিষেবা চালু করার পর চব্বিশ ঘন্টা না পেরুতে আবার তা বন্ধ করে দিয়েছে ভারত সরকার শনিবার রাতে বিক্ষিপ্ত কয়েকটি সংঘর্ষের জেরে উপত্যকা জুড়ে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার জানিয়েছে শনিবার থেকে জম্মুর কয়েকটি এলাকায় কারফিউ শীতল এবং ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা আংশিকভাবে চালু করা হয়েছিল কিন্তু কারফিউ শীতলের পর শনিবার রাতে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ভারতীয় বাহিনীর বিভিন্ন এলাকায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হয়েছে এরপর চব্বিশ ঘন্টার মধ্যে ফের নিয়ন্ত্রণ আরোপ করা হয় রাজধানী শ্রীনগরে বিভিন্ন রাস্তায় ব্যারিকেড বসায় ভারত সরকার বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট ও টেলিফোন পরিষেবা জম্মু সাম্বা কাঠুয়া উধমপুর ও রিয়াসি এই পাঁচটি জেলায় টু জি ইন্টারনেট এবং টেলিফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় পুরোপুরি ভারতীয় প্রশাসনের দাবি ভুয়া খবর ছড়িয়ে পড়ার আশঙ্কা এবং বিক্ষোভ দমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গত পাঁচই আগস্ট তিনশো সত্তর ধারা বাতিলের পর বিগত চোদ্দ দিন ধরে জম্মু কাশ্মীরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জারি রয়েছে আগে থেকে মোতায়েন পাঁচ লাখ সেনাবাহিনীর সঙ্গে যোগ করা আরও প্রায় পঁয়ত্রিশ হাজার সেনা পুলিশ ইন্টারনেট এবং ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয় কাটাতার আর ব্যারিকেড ফেলে বন্ধ করা হয় সব রাস্তাঘাট নিষিদ্ধ করা হয় বিক্ষোভ সমাবেশ গত বুধবার জম্মুতে কারফিউ ও কড়াকড়ি সম্পূর্ণ তুলে নেওয়া হয় শনিবার থেকে ওই পাঁচটি জেলায় টু ইন্টারনেট সেবাও চালু হয় কিন্তু সন্ধ্যা থেকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু হয় জম্মুতে নিযুক্ত সরকারি মুখপাত্র রোহিত কাউন্সাল জানান কারফিউ শীতলের পর শুধু শনিবারই ছয় জায়গায় বিক্ষোভ হয়েছে এছাড়া পুলিশ ও বিক্ষুব্ধ জনতার সংঘর্ষে আহত হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারী আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে পাঁচই আগস্ট তিনশো সত্তর ধারা বিলোপের মাধ্যমে জম্মু কাশ্মীরে বিশেষ মর্যাদা ও স্বায়ত্তশাসন বাতিল করা হয়